সাগাটায় মাল্টা বাগান করে স্বাবলম্বী স্মৃতি আক্তার গাইবান্ধার সাগাটা উপজেলার চিতুলিয়া গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী স্মৃতি আক্তার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্প বিআরডিবি মাধ্যমে বারো দিন মাল্টা চাষ বিষয়ে প্রশিক্ষণ এবং ঋণ নিয়ে মাল্টা বাগান করে স্বাবলম্বী হয়েছেন পূর্বে তার সংসারে অভাব লেগেই থাকতো এখন সে সচ্ছল তার পরিবার সচ্ছল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বইরিয়াত হচ্ছে না হুম কি অবস্থা ওই রে তোমার লোক শুনুন তার মুখেই হ্যাঁ। এই সচ্ছলতার কথা বলেন তো কি আছে আমার নাম স্মৃতি আমি চিথুলিয়া গ্রাম আমার বাড়ি গাইবান্ধা পল্লী উন্নয়ন বিআরডিবি থেকে প্রশিক্ষণ নেওয়ার পর আমি আগে আমার এই বাগানটা ক্ষুদ্র ছিল এবং বিআরডিবি থেকে প্রশিক্ষণ বারো দিন প্রশিক্ষণ নেওয়ার পর সেখান থেকে ঋণ নিয়ে আমি এই বাগানটা বড় করে সাজাছি এবং গাছ লাগিয়েছি এবং সেখান থেকে আমার এখন ফল উৎপাদন হচ্ছে আর এই ফল আমি বিভিন্ন জেলায় সরবরাহ করতেছি আর সেটা দিয়ে সেখান থেকে আয় হয়ে আমার পরিবার এখন সচ্ছলভাবে চলতেছে এবং আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এবং আমার পরিবার চলতেছে আমাদের গ্রামবাসী সবাই এখান থেকে ফল কিনে খাচ্ছে এবং আমরাও আমাদেরও চাহিদা পূরণ হচ্ছে এবং আমরা বাহিরে বিভিন্ন জেলায় এগুলো বিক্রিও করতে পারতেছি